একটা নতুন গেম অ্যান্ড অনেকদিন পরে কিন্তু আবার একটা সিএস ম্যাচ দিচ্ছে অ্যান্ড এটা কিন্তু পুরো সিএস ম্যাচটা হবে মানে কোনো হেডশট মানে শুধু কেটে কেটে মানে পুরো সিএস ম্যাচটা হবে তো অনেকদিন পরে আমার কিন্তু আজকে মানে ভয়াস দিতেছি তো চলো আজকে ম্যাচটা কিন্তু দারুণ ম্যাচ হয়েছে সেটাকে দেখে আসি চলো ভাই এখানে আমাদের শেষ ম্যাচটা মানে শুরু হয়ে গেছে তো দেখতে এখানে শূন্য শূন্য অ্যান্ড আমি বাসনে এগিয়ে যাচ্ছি মাঠে তো চলো এই ভিতর দিয়েই ভাই এখানে চলে আসতে মানে এই ইউএসপি ম্যাচ সরি আমাদের এসে গেছে তো ইউএসপি এখানে চলে আসতে এই পাশটা একটা ওর ভাই সাব এদের একটা তো ওয়ান টাইম লাগছে আরও তিনটা এখন লাইভ আসছে তো এইখানে মানে একটা থাকবে এখানে দুটো আসছিলাম দেখলাম এ দেখো একটা ওরে ভাই দুটাই ওয়ান টাইম তো এক সাইডে দুটো আছে দেখছো আমার একটা ফার্স্ট ব্লাড আমার ম্যান সাথে আসছে আরে না ভাই কতগুলো মিস হইতাছে সিক্সটিন পুরাই নোট টাইপের গেম প্লে যেখানে একটু বেশি টাফ ছিল মানে কি বলবো আসলে দুটো ছিল কিন্তু আমাকে হেডটা মাত্র অনেকটাই যথেষ্ট ওরে ভাই পুরো এইজ হয়ে গেছে মানে স্কট মেরে দিয়ে আমরা কিন্তু ফার্স্ট রাউন্ডে অলরেডি জিতে গেছি অ্যান্ড পুরো চারটা মেরে দিয়েছে এটা দেখতে পাচ্ছি দুটো অলরেডি চলে আসছে তো গ্রেনেড ডে প্রথমে একটা ডর আর একটা একটা সাইডে গেছে তো চলে ওপি সাইডে কনফার্ম করছে এই সাইডে না একটা এখানে মনে একটা আছে কমান্ড মার খারাপ হয়ে পালাইছে তো চলো আগে আমি ফিঙ্গারগুলো দেখে আসি এই সাইডে একটা ঢুকছিল কোথায় গেল এটা এই দেখো আরে বাপ রে ডেজার্ট দিয়া ভাই আরে না ও ওকে আমি কতটা স্কেলার ছিল মানে প্রত্যেকজনা স্কেলার মারছে ওয়াল টুলার করবো কি আমাদের তৃতীয় রাউন্ড এসে হয়ে গেছে ওটা কিন্তু আমরা জিতে গেছিলাম তো এখান দেখতে পাচ্ছি আমাদের তৃতীয় রাউন্ড আমরা তিনজন একটা আসছিল আরে হ্যাঁ ভাই একটা আছে না দেখতে দেখবেন স্যান্ড উপরে উঠছে হচ্ছে ডেড শিপে উঠছে দেখছি আর ওই দিকে গেছে আমার মানে ওটা কয় নাম্বার নাম্বার থ্রি ও নাম্বার থ্রি শেষ নাম্বার সাথে তিনজন আছে দেখা যাচ্ছে ওই সাইডে দুটা আছে না কয়টা দুইটা আরে তো এখানে আমি এটা বললাম যে হেড দিয়ে দিছে তো সামনে রাশ আমার অলরেডি একটা নক তো কই এগুলো দেখো রাশ করতে আসতে একটা গ্রেনেড দেবো oh. আরে ভাই রে কি দাম আসছে এবিসিডি নাকি তো এখানে থাকা যাবে না দেখছি একটা হয়ে গেছে uh, আমরা দুজনে বেঁচে আছি এখানে কি অবস্থা ভাই একটা হয়ে গেছে আমরা দু টু ভার্সেস ও ও ষোলো স্কোয়াড সিচুয়েশন তো ভাই এইটা এই টাইমটা খেলার যে একটা মজা আছে মানে পুরো স্কোয়াডের অলরেডি শেষ অ্যান্ড জাস্ট আমি একটা এই টাইমে খেলার আলাদা মানে যে একটা মজা থাকে যে একটা ফিলিংস ভাই এটা ভাবার মতো না এখন কার কাছে কেমন লাগে তা বলতে আমি কিন্তু আমার কাছে এই রান মানে এই টুটকা সেই লাগে সবচেয়ে বেশি মানে সবাই মিলে লাগে আমি শুধু একা গেম প্লে করি ওরে ভাই রে রে এখানে কিন্তু কি একটা ম্যাচ হয়েছে পুরো মানে হেডে অলরেডি সবগুলোই মেয়ে দিয়েছে অ্যান্ড আমরা অলরেডি তিন রাউন্ড জিতে গেছি অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ ওরা জিরো রাউন্ড খুব আফসোস তো এই সাইডে কেউ আসতো ভাই এটা হ্যাঁ, গ্রেনেড দিয়েছে ভাই গ্রেনেড করে অলরেডি আমাদের আমাদের এগুলো খুব তাড়াতাড়ি নক হচ্ছে দেখো দুটা শেষ ওয়াল দিয়েছে এটা ভাই গ্রেনেড দেবো ফার্স্ট ব্লাড গ্রেনেডের নক আরে রে ভালো ড্যামেজেন এই সি ওরে বাবা রে গ্রেনেডটা খেয়ে দিল বুঝলাম না আমার গ্রেনেড আমার সাথে শত্রুপনা করছে আরে সি মানে বুঝছেন এরা প্রতি রাউন্ড আগে আগে মরছে কেন ওদের একটা নক আর না আমাদের দুটা বেঁচে আছে এই সাইডে একটা ওদের প্রায় আর না লাগেনি তো দেখা যাবো আশা আসে নাকি এখনও দেখতে পাচ্ছ টু ভার্সেস ফোর সিচুয়েশন মানে তখনকার মতনই তো ওদের একটা কনফার্ম হয়ে গেল মানে রিভাইভ দেয়নি আমাদের ম্যাক্সিমাম আগে মার্সেল দিয়ে দিল এখানে দেখতে শুধু আর এই কান্ডারসে ভাই নামটা আমি এখনো ঠিকভাবে বলতে পারছি কিন্তু মানে একটা যা হেড লাগে ভাবার বাইরে মানে এই গানটা আমার প্রিয় গান অনেক আসলে গেম প্লে করতাম না আগে কিছু খেলতাম কিন্তু এখন আবার মাঝে মাঝে তো মানে আগুন প্রায় ও ভাই শেষের বাড়ি এটা টাই ও না আরে সি এটা আবার রিলোড করছে এমপি আরে সি এমপি ফোর্টি মানে পোষায় না রেঞ্জের বাইরে রে সেটা রিলোড দেবো তারপর ফাইট ও ভাই পুরো রেড ডট তো লাস্ট না ওরে না না না লাস্ট তো ভিডিওটা ভালো সাবস্ক্রাইব করে লাইক করে দিবেন দেখা হচ্ছে বাই